so hey guys welcome back to my YouTube channel তো কেমন আছো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো তো নিয়ে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটার টপিক কী নিয়ে হতে চলেছে তো আপডেটের পর কেন আমাদের এম এইটি এইটি সেভেন থাকবে না আই মিন তোমাদেরকে কি আমি বোঝাতে চেয়েছি অবশ্যই গ্যাস ফুল ভিডিওটি তোমরা দেখতে থাকো যে আপডেটের পর কেন আমাদের এম এইটি এইটি সেভেন থাকবে না তাছাড়া গ্যাস কালকে তোমরা প্রত্যেকে জানো কাল সকাল আটটার দিক দিয়ে আমাদের গেমটি কিন্তু আপডেট নেবে আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের গেমটি কিন্তু আপডেট নেবে তো কাল সারাদিন কিন্তু আমরা কেউ গেম খেলতে পারবো না ওবি টোয়েন্টি নাইন আপডেট হবে তারপর গেছে আমরা কি কি দেখতে পাবো মানে কি কি চেঞ্জ হবে সমস্ত তোমাদেরকে আজকের ভিডিওটা আমি ডিটেলসে দেখিয়ে দেবো ঠিক আছে তো গেছে ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে তো গেছে যারা কিনা এরকম আপডেট ভিডিও পছন্দ করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যারা কিনা নতুন আমার এই চ্যানেলটিকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তীতে তোমাদের কোনো ভিডিওই মিস না হয় ঠিক আছে তো বেশি কথা না বলে চলো মেন ভিডিওটির দিকে যাওয়া যাক তো গাছ প্রথমে তোমাদেরকে যে আপডেটটা আমি দিয়ে দিচ্ছি সেটি হলো আমাদের নেক্সট গোল্ড রয়্যাল ঠিক আছে তো স্ক্রিনের উপর তোমরা যে দুইটা ফটো দেখতে পাচ্ছ তো এই দুইটা ফটোর মধ্যে যে কোনো একটা গেস আমরা কিন্তু গোল রলে দেখতে পেতে পারি আমাদের আপডেটের পর ঠিক আছে মানে ওবি টোয়েন্টি নাইন আপডেটের পর প্রত্যেকে ধারণা করতেছে যে এই দুইটার মধ্যে যে কোনো একটা হয়তো বা ফিমেল না হলে আমাদের মেল যে কোনো একটা বান্ডেল কিন্তু আমরা আমাদের মানে যে গোল রয়েল আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এখানে তোমরা দেখতেও পেয়েছো ওপরে কিন্তু লেখা ছিল পসিবল গোল রয়েল তো আশা করি এটা আমাদের মানে আপডেটের পর আমরা কিন্তু দেখতে পেয়ে যাবো আমাদের গোল রয়েল বান্ডেল তো গাইস আপডেটের পরে কিন্তু আমাদের গেমের ভিতর নতুন একটা মানে ইভুলেশন গান স্ক্রিন অ্যাড করা হবে মানে আমরা দুইটা ইভুলেশন গান স্ক্রিন পেয়েছি একটা এক্সিমেট এবং একটা কিন্তু ফেমাসের স্ক্রিন ঠিক আছে তো প্রথমে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এক্সিমেটের গান স্ক্রিন এবং ফেমাসেরটা আমরা এক থেকে দেড় মাস পরে কিন্তু আমাদের সার্ভারে দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো আমাদের কিন্তু যে এক্সিমেটের গান স্ক্রিনটা অ্যাড করা হবে তো সেটি আমাদের কবে গান স্ক্রিনটা অ্যাড করা হবে চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের গেমের ভিতরে নতুন কিন্তু একটা ফ্যারেট হোয়েল চলতেছে ম্যাক্স সেভেনে তো এই ফ্যারেট হোয়েলটা এখনও ছয় দিন আমাদের গেমের ভিতর থাকবে ঠিক আছে তো আপডেটের পর গাছ ছয় দিন আমাদের গেমের ভিতর থাকার পর আমাদের নয় তারিখে হ্যাঁ গাছ নয় তারিখে নতুন ফ্যারেট হোয়েল অ্যাড করা হবে এবং সেখানে তোমরা তোমরা কিন্তু নতুন আমাদের যে এক্সাম এইটের গান স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর তো এই এক্সাম এইটের গান স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো তো গাছ এটার লুকসটা কিন্তু তেমন একটা ভালো নয় মানে এটা সেভেন লেভেল করো আর এক লেভেল করো মানে সেম একই রকমই দেখতে শুধুমাত্র আমাদের মানে ইলেকট্রিক্যাল কিছু পাওয়ার কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা মানে নয় তারিখে আমাদের ফ্যাডিটোরিয়ালে দেখতে পেয়ে যাবো আমরা কিন্তু প্রত্যেকে ধারণা করতেছি বা এটা কিন্তু অফিসিয়ালভাবে আমরা জেনে গিয়েছি যে আমাদেরকে নয় তারিখে প্যাডেট হলে কিন্তু এই এক্সাম এইটের স্ক্রিনটা অ্যাড করা হবে তো গাছ এটার ইমোট পুরাই অস্থির লেভেল একটা ইমোট কিন্তু তোমাদেরকে দিয়ে দিছে তো এটা কিন্তু আমরা তোমাদেরকে বলে দিলাম যে নয় তারিখে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো গাইস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আপডেটের পর আমাদের লবি কেমন হবে মানে যখন আমরা গেম স্টার্ট দিই তখন আমাদের সেই লবিটা কেমন হবে চলো তোমাদেরকে আমি স্ক্রিন ওপর দেখিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের লবিটা কিন্তু সেম এমনটাই হবে আমাদের ফোর্থ অ্যানিভার্সারি স্পেশাল তোমরা দেখতে পাচ্ছ এমনটাই কিন্তু লবি হবে এবং কোভিড টোয়েন্টি নাইন আপডেটের পর কিন্তু আমরা এই লবিটা দেখতে পেয়ে যাবো মানে দুইটা স্পেশাল আমাদের কিন্তু মানে একসাথে মিক্স করে এই লবিটা বানানো হয়েছে তো এটা কিন্তু আমরা কালকে আপডেটের পর পেয়ে যাবো আমাদের জবানি কেকটা তো কমেন্ট করে জানিয়ে দেবে যে একটা আপডেট আমাদের গেমের তো র্যাঙ্ক যখন আমাদের তখন আমাদের একটা হিরোকে আমরা বুঝতে পারবো দিয়েছি তো ক্লাসেস করে নতুন একটা ফাংশন টিমমেটদেরকে রিকোয়েস্ট করো তোমাদের জন্য কিনতে মানে এখানে তোমাদেরকে কি করতে হবে গেছে তোমরা দেখতে পাচ্ছ যেখানে আমরা বাই করি সেখানে তোমরা রিকোয়েস্ট বলে একটা অপশন দেখতে পেয়ে যাবে তো এখান থেকে তোমাদের কাছে যদি কয়েন কিছু বেঁচে যায় তাহলে সেগুলো কয়েন তোমরা তোমাদের ফ্রেন্ডের কাছে হয়তো বা রিকোয়েস্ট করে নিতে পারবে আমার মনে হয় সেন্ড করা যাবে বন্ধুদের কাছে তো সেখান থেকে তোমরা চাইলে তোমার ফ্রেন্ডদের কাছ থেকে তুমি কোনো গান স্কিন বা কোনো কিছু তোমরা কিন্তু কিনে নিতে পারবে ঠিক আছে আমাদের টোকেন যখন মানে কম থাকে যেমন দুশো টোকেন থাকে কিন্তু আমাদের একটা গ্লোয়াল কিনতে কিন্তু তিনশো তিনশো টোকেন লাগে ঠিক আছে তো সেই জন্য আমরা আমাদের ফ্রেন্ডদেরকে আমি রিকোয়েস্ট করতে পারবো যে আমার টোকেন দিয়ে তোর কিছু টোকেন দিয়ে আমাকে একটা গ্লোয়াল স্ক্রিন কিনে দেও ঠিক আছে তো এইভাবে আমার মনে হয় যে এই নতুন একটা ফাংশন অ্যাড করা হবে ঠিক আছে তো গাছ এখন আসি আমাদের মেন আপডেটের দিকে আপডেটের পর কেন আমাদের M eighty eighty seven gun screen চলে যাবে তো গাছ M eighty eighty seven gun screen যাবে না মানে গান যাবে না আমাদের আপডেটের পর তোমরা দেখতে পাচ্ছ জ্ঞান আমাদের একটা নতুন লিক্স দিয়েছে যেখানে আমাদের বলা হচ্ছে যে আপডেটের পর কিন্তু আমাদের ড্যামেজ কমিয়ে দেওয়া হবে এম এইটটি এইটটি সেভেনে এমনিতে কিন্তু আমাদের এম এইটি এইটি সেভেনের ড্যামেজ অনেকটাই কম তার উপরে গ্যাস আমাদেরকে আবারও ড্যামেজ কমিয়ে দেওয়া হবে এবং এক্সামেট এবং ইউজেটা এই দুইটা গানের স্ক্রিন মানে ড্যামেজ কিন্তু বাড়িয়ে দেওয়া হবে ঠিক আছে মানে আপডেটের পরে কিন্তু তোমরা চেঞ্জ দেখতে পেয়ে যাবে তো এর জন্য আমরা বলতেছি যে আমাদের কিন্তু আপডেটের পর আমাদের এই যে M eighty eighty seven gun screen মানে এম এইটি এইটি সেভেন যে গানটা আছে সেটা চলে যাবে মানে গাইজ তখনই আমাদের আপডেটের পর এর ড্যামেজটা কমিয়ে দেওয়া হবে এমনিতে ড্যামেজটা অনেকটাই কম তারপরে যদি আবার কমিয়ে দেওয়া হয় তাহলে গাইজ এটার কোনো ভ্যালুই থাকবে না এই গান গানে ঠিক আছে এম এইটি এইটি সেভেনের কোনো ভ্যালু থাকবে না এর জন্য বলতেছে গাইস আপডেটের পর আমাদের এম এটি এইটি সেভেনের যে অ্যাবিলিটি আছে বা সেটা কিন্তু চলে যাবে ঠিক আছে তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও যাতে পরবর্তীতে কোনো ভিডিও তোমাদের মিস নয় ঠিক আছে তো thanks for watching my today's video ভালো থেকে সবাই বাই